فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيد الأنام صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة تعلم القرآن وعلمه الناس ولا تزالوا حتى يأتيك الموت فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة قبرك كما يزار البيت العتيق صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কার লাগিয়া কান্দ মানুষ ও মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করলো সৃজন তারে ভুলে আসো কার লাগিয়া কান্দ মানুষ ও মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারই ভুলে আসো এই পৃথিবীর মালিক যিনি জপ তার নিষিদ্ধ ওরে যার হাততে জীবন সবার ওরে যার হাততে জীবন সবার যার দয়াতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো কালিমালা ইলাহা কালিমা পড়ান সামনে আসেন ইলাহা সকলে জবান খুলেন হরকত দেন আল্লাহ বরকত দিবে আসেন লা ইলাহা <clears throat> সবাই সবাই জোরে লা ইলাহা এই যে যুবক ভাই আসো আসো আসো এবার আসেন আসেন আসেন লা ইলাহা मैं आशिक मौला हूँ मेरा यश्क निराला বা জুমলা জাহা জিনকি তাজাল্লি সে উজালা কালিমালা ইলাহা লা ইলাহা আল্লাহকে ভালো যারা বাসিবে ভবে আল্লাহরা পন্তারাই হয় আমরা কি সকলে আল্লাহর আপন হতে চাই কোথা কি বোঝা যায় আমরা কি সকলে আল্লাহর আপন হতে চাই দুই হাত তুলে আল্লাহর দেখাই নিল্লাহে তকবীর হাত আল্লাহকে ভালো যারা বাসিবে ভবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুকুতি ইহ পরকালে মুকুতি দেবেন তাদের আল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতপর দক্ষিণ বহলা যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাপসরুল করণ মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য বয়োজ্যেষ্ঠ সকলের শ্রদ্ধাপত্র পত্র অঞ্চলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আলহাস মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব বিচক্ষণ পরিচালক দেগার ওলামা একরাম মঞ্চের সামনে উপবিষ্ট সর্বপ্রকার দিনদার পরেশগার আল্লাহওয়ালা বিভিন্ন দিক দিগন্ত থেকে ছুটে আসা বিভিন্ন পাড়া মহল্লা থেকে আল্লাহর এক ঝাঁক আল্লাহর বন্দাগণ নবী আশেক জাকেরিন শাকেরিন পদ্মার অন্তরালে অবুলা সরলা পদ্মানিসিন আবেদা সোলেহা আমার মা ও বোনেরা আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহ আল্লাহ শাহনুহু ও আম্মা দরবার দরবারি আলিয়ার মধ্যে শুকুর যাপন করি যে যাতে পাক বাড়ি তালা আপনাদিগকে আমাকে আজকে বিভিন্ন প্রকার পাপাচার থেকে ফেতনা থেকে মুক্ত করে জান্নাতি সামিয়ানার নিচে তথা কোরআন হাদিসের এই বাগানের ভিতরে আসিয়া বসার কিছু দিনই কোরআনের কিছু কথাবার্তা মোজাকারা করার তৌফিক দান করলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমের শিখানো বাতানো কালিমাত শকুর সমস্বরে বুক ভরে মুখ ভরে ভক্তির সাথে সকলে একসাথে আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে সকলে বলে আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি দরুসালাম বর্ষিত হোক আকায় নামদার তাজদারে Medina Ahmad Mustafa Muhammad Mustafa জনাবে রসুল্লাহ যিনি ছিলেন মানবতার হেডলাইন যিনি ছিলেন মানবতার হটলাইন মানবতার গাটলাইন সেই মহামানবতার প্রতি সংক্ষেপে দরুদ পড়ি সকলে বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতপর তৃতীয় পর্যায়ে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিম থেকে বহুল পরিচিত একখানা আয়াতে কারিমা তেলবাদ করেছি সুরার নাম আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন উল হে নবী আপনি বলেন সরাসরি আলোচনার দিকে চলে গেলাম আল্লাহ রসুল আল্লাহ তালা তার হাবিবকে বলতেছেন নবী উল আপনি বলেন ইংকুম তুম তো হিব্বুন আল্লাহ যদি তোমরা মানুষেরা আল্লাহকে মোহব্বত করতে চাও ভালোবাসতে চাও আল্লাহ তালা নবীর মাধ্যমে বলাইলেন যে নবী আপনি বলেন ইংকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে বলেন আমরা ভালোবাসতে চাই কাকে সবাই আল্লাহকে ভালোবাসতে চাই সকলে বলেন আল্লাহকে ভালোবাসতে চাই লিল্লা হে তকবের কি ভাই ঠান্ডা লাগছে নাকি ঘুমাই গেছেন নাকি অসুস্থ হয়েছেন নাকি খুব ক্লান্ত নাকি মুসলমান আমরা হলাম সিংহের জাতি কিসের জাতি বলেন সিংহের জাতি আজকে আমরা মুসলমান শ্রীগাল হয়ে গেছে শিয়াল হয়ে গেছে শিয়াল শিয়াল আজকে আমাদের এই ইমানের ভাব ইমানের ব্যাটারি দুর্বল হওয়ার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মুসলমানরা আজকে মার খাচ্ছে যারা বলেন ঠিক না ঠিক একটাই কারণ একটাই দোষ যে মুসলমানরা আজকে ইমান থেকে পিছপা হয়ে গেছে যারা বলেন ঠিক না ঠিক হাদিস শরীফের মধ্যে আসছে আল ইমান ও ইয়াজিদু আও ইয়ানকুসু মানুষের ইমান বাড়ে মানুষের ইমান কমে মানুষ যখন নেক কাজ বেশি বেশি করে মানুষের ইমানের পাওয়ারটা বেড়ে যায় মানুষ যখন খারাপ কাজ পাপাচারের মধ্যে লিপ্ত হয় বেশি বেশি করে পাপের মধ্যে লিপ্ত হয় পাপ কাজ করে তা আস্তে আস্তে করে তার ইমানের ব্যাটারিটা দুর্বল হয়ে যায় শুধুমাত্র কেবলমাত্র এই ইমানের ব্যাটারিকে সবল করার জন্য একটাই অস্ত্র সেটা হলো আল্লাহ আকবরের জিকির কার জিকির জোরে বলেন এতগুলা মানুষ যদি আমরা সকলে মিলে সমস্যারা যদি একটা ধনী দেই তাকবির দেই আমি মনে করি আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে তাকবিরের একটা শক্তি আছে তাকবিরের একটা খাসিরত আছে তাকবিরের একটা গুণ আছে সেই গুণটা কি যে এলাকার ভিতরে নারায় তাকবির আল্লাহ আকবরের আওয়াজকে বলিষ্ঠ কণ্ঠে উঁচু সরে দেওয়া হয় ওই এলাকার মধ্যে ইবলিশ শয়তান থাকতে পারে না আপনারা কি চান আমাদের এই এলাকা থেকে ইবলিশ দূরে চলে যাক জোরে বলেন চান যারা তাকবির এমন একটা খাসিরত এমন একটা শক্তি যারা মুনাফেক শুধুমাত্র উপরে উপরে ইসলামের গেটাপ লাগাইছে ভিতরে ভিতরে ইসলামের বেড়া কাটার জন্য সর্বঙ্গে তৈয়ার আছে এদের অন্তরের ভিতরে কাপুনি তৈরি হয়ে যায় এই তাকবির দিলে ইমান বাড়ে সর্বপরিশেষ কথা হলো তাকবির দিলে কি বাড়ে জোরে বলেন কি বাড়ে এই জন্য আমরা দলের মতো নির্বিশেষে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত কে হেফাজত কে নেব ভাষা নিয়ে এগুলো আমাদের দেখার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমরা হলো মুসলমান জাতি তোমরা হলো সিংহের জাতি আজকেও যদি আমরা মুসলমানরা দলের মতো নির্বিশেষে একটা খরমুড়ে এসে নারায় তাকবির আল্লাহ আকবার বলে যদি বলিষ্ঠ কণ্ঠে চিৎকার দিয়ে সামনের দিকে আগাই আল্লাহর কসম করে বলি পৃথিবীর ভূকর কিন্তু আমরা আজকে হয়ে গেছে শ্রীগালের জাতি আজকে মুসলমান ভারতে মার খায় কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে ধরবেন ঠিক না বেঠে বদ্ধরা মুসলমানদেরকে মারলো আর আপনি আমি আঙ্গুল চুষতেছি ওই যে যারু সন্তান ইসরায়েলের খ্রিস্টানরা ইহুদিরা ওরা মুসলমানদেরকে মারতেছে আমেরিকার প্রত্যেক দিন মুসলমানদেরকে মারা হচ্ছে এরকম চাস্তিনিয়া বসনিয়া এরকম করতে করতে গোটা পৃথিবীর মানচিত্রের ভিতরে আজকে মুসলমানদের রক্ত দিয়ে আজকে হোলি খেলা হচ্ছে জনগণের ঠিক না ঠিক এখন পর্যন্ত যদি আপনি আমি সজাগ না হই পরিষ্কার ভাষায় শুনে রাখেন ইহুদির দালালি কতদিন করবেন খ্রিস্টানের দালালি কতদিন করবেন ওই সমস্ত রামপন্থী আর বামপন্থীদের দালালি কতদিন করবেন এখনো যদি আপনারা সজাগ না হন তৈরি থাকেন এই বাংলার জমিনকেও কাফের নাস্তিক বেমানেরা এই বাংলার জমিনটাকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য পড়ছে আপনারা খুব দুর্বল ঠিক বলতো আপনারা খুব অসুস্থ হয়ে গেছেন দুর্বল নাকি দুর্বল তো আমি এই পহেলা ডিসেম্বর থেকে আগামী কাল পশু পনেরো ডিসেম্বর পর্যন্ত একদিন আমার ফাঁকা নেই কালকেও আমি ছিলাম তিন দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিল পার্বতীপুর স্টুডিয়াম মাঠে শেষ দিনের আমি দ্বিতীয় বক্তা ওখানে ছিলাম তার আগের দিন ছিল আমি ঢাকা তার আগের দিন ছিলাম আমি আবার রংপুর ছটি বাড়ি তো আমি তো দুর্বল গোলাগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে আপনাকে দুর্বল হয়েছেন নাকি দুর্বল না সবল চিৎকার সম্মানিত উপস্থিতি পরিষ্কার ভাষায় বলতে চাই এই পৃথিবীতে এই পৃথিবীর মানচিত্রে সকলে বসবাস করে করবে সকলের অধিকার আছে শুধুমাত্র কেবলমাত্র একটা জাতি থাকতে পারবে না সেই জাতিটা জানার দরকার আছে না নাই সেই জাতিটার নাম জানার দরকার আছে না নাই সেই জাতিটা হলো নাস্তিক কি জোরে বলেন নাস্তিক নাস্তিক কাকে বলে হুজুর নাস্তিকের সংজ্ঞা আপনারা দেখবেন the man who has no religion যার কোনো ধর্ম নাই সে হলো নাস্তিক আপনার আমার ধর্ম আছে না নাই যারা বলতে ধর্ম আছে না নাই সেই ধর্মের নাম কি ওই বেটা মুখ দিয়ে বের হয় না ইসলাম কবরের মধ্যে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রব কে মান লুকা তোমার দিন কি তোমার ধর্ম কি এখন যদি ইসলাম আর আল্লাহর কথা না বের হয় মরণের আগে দেখবা তোমার মুগ্ধ হয় এরকম হয়ে থাকবো আমি দেখেন না বেরোল ইসলাম মুখ চোখ বেকার বসে আছে আল্লাহর নাম জবান দিয়ে বের হয় না চিৎকার মেরে বলেন তাহলে ইল্লাহে তাকবার আল্লাহ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একে আওয়াজ কদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আস জাগেননি আপনারা জাগেননি আপনারা নাস্তিকতা নিপাজ্জাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাত যাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একে আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আস যার কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো যার কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ণ দুই হাত তুলে আল্লাহ আকবার করবেন দেখেন আবার কাউকে ডিস্ট করে মারিয়ে দিয়ে না আবার আবার উঠছে এখান থেকে নামতে আবার সমস্যা হয়ে যাবে আর দেখেন কে তাকবির দেয় না সকলে তাকবির দিবেন আর ডান বাম লক্ষ্য করবেন যে তাকবির দেয় না মনে করবেন এটা এই দলের লোক কোন দলের লোক এটা নাস্তিক এটা মূর্তা এটা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ সবাই মিলে একে তালে দাও না স্লোগান দেখেন হাত তুলে নাই বামপন্থী রামপন্থী থাকতে পারো তো এখানে ইসলাম দিন ইসলাম ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ঠিক জোরে পরিষ্কার ভাষায় শুরু রাখেন এই দেশ এই বাংলাদেশ পাকিস্তানের সাথে ছিল পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত রাখত যার কারণে আমরা দলমত নির্বিশেষে ওই পাকিস্তান হানাদার বাহিনীদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে এই মাসে আমাদের দেশকে আমাদের অধিকারকে আমরা ছিনিয়ে নিয়েছি ঠিক তবে একটা কথা মনে রাখতে হবে মুসলমান এই স্বাধীনতার যুদ্ধে গুটি কয়েকজন হিন্দু আর খ্রিস্টান আর বৈদ্যর মাধ্যমে দেশ স্বাধীন হয় নাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণে যারা ঠিক না সুতরাং এই দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের রাষ্ট্রীয় ধর্ম ছিল ইসলাম যারা বলেন ঠিক না এখনো ইসলাম আছে ভবিষ্যতেও থাকবে যারা ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দিতে চায় ওরা মহাক্রাম যদি আপনাদেরকে ডাক দেয় দরকার আরেকটা যুদ্ধ হবে দেশকে ছিন্ন ভিন্ন করে আমরা দেশের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ করে ইসলামী স্টেট কায়েম করবো কি ভয় লাগলো ভয় লাগছে আপনাদের ধরবে আপনাদেরকে বয়ান ধরছে বয়ান চলছে এভাবেই চলবে গোটা বাংলাদেশে এভাবে বয়ান করি আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন একটাই শাহাদতর পেলা পান করে আল্লাহর জান্নাতে যেতে চাই শ্রীগারের মতো বিড়ালের মতো ঘরের ভিতর বসে হাসপাতালের মধ্যে পুরে থেকে টুকুরে টুকুরে এরকম উনা এসে অনেক কষ্ট নিয়ে আল মুরে যেতে আমি রাজি নই যারা বলেন ঠিক না ঠিক সুতরাং দলের মতো নির্বিশেষে চিৎকার মেরে বলেন মাশাল্লাহ রক্ত গরম হয়েছে দেখুন এখন আসেন ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা শুনাই আল্লাহ পাক রব্বুল আলম বলছেন ইং তুম তুম তু হিব্বুন আল্লাহ হে নবী আপনি মানুষদেরকে বলে দেন ইং তুম তুম তু হিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা বিউনি আমি রসুল আমার এত্তেবা করো আমার অনুসরণ অনুকরণ করুন কথা বুঝে পেয়েছেন আল্লাহ বলেন নবী আপনি মানুষদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি আমাদের এটা মুখের দাবি এটা আমাদের কি সকলের এই আপ্রাণ এটা অন্তরের হৃদয়ের স্তর থেকে আমাদের সকলের এক দফা এক দাবি আমরা আল্লাহরে ভালোবাসি ঠিক না ঠিক যদি আল্লাহরে ভালোবাসতে চাই আল্লাহ বলছেন ফাত্তা বিউনি নবী তুমি বলে যাও তারা যেন আমার এতাহাত করে এত্তেবা করে অনুসরণ অনুকরণ করে ভালোবাসা এক জিনিস অনুসরণ অনুকরণ করা আরেক জিনিস কথা বুঝা পাইছেন আপনার পাঁচটা ছেলে আছে ভালো করে দেখেন বুঝেন আপনার চারটা পাঁচটা সন্তান আছে আপনার প্রতিটা সন্তান কিন্তু আপনাকে ভালোবাসে ঠিক না ভাই ঠিক কিন্তু আপনার সন্তানকে বলছেন বাবা সন্তানদেরকে সামনে রেখে একটা খুদ্া দিয়ে দিয়েছেন যে ও বাবা এই এই এই এই কাজটা করা লাগবে সব কাজ কি সব ছেলেরা করবে আপনার কাজ কি সব ছেলেরা করবে আপনি দেখবেন যেই ছেলেটা আপনার কথা মতো আপনার কথা অনুযায়ী কাজ করতেছে সেটাই হচ্ছে আপনার পরিচিত সন্তান জোরে বলেন ঠিক না ঠিক ঠিক অনুরূপ ভাবে আজকে আমাদের দেশে আজকে আমাদের সমাজে আজকে আমাদের পাড়া মহল্লায় সর্বস্তরে দেখবেন নবীর আশেকের কোনো অভাব নাই আশেকে রসুল নাম দিয়েছে আশেকে রসুল আমি রসুলকে ভালোবাসি কিন্তু রসুলের অনুসরণ আর অনুকরণ যখন করা করতে বলা হয় তখন কিন্তু ওখানে ওই বেটাকে আর দেখা যায় না কি ঠিক না বে ঠিক ছোট্ট একটা গল্প বলি আসলে আমি বেশি আলোচনা করব না আমাদের প্রধান বক্তা আসতেছেন হ্যাঁ আমি তাকে নিয়ে এসেছি অনেক দূর থেকে সেই ভাই সুদ্ধে আমরা সাত তারিখে এক জায়গায় ছিলাম তো আমি শুধু খালি আপনাদেরকে খালি একটু মানে লোকরা যেন থাকেন এই জন্য বলতেছি ছোট্ট একটা ঘটনা বলে আমি একটা উপন্যাস পড়েছিলাম লাইলি মজনুর প্রেম লাইলি মজনুর প্রেম তো এই উপন্যাসের মধ্যে লেখছে মজনু সে লাইলিকে খুব ভালোবাসত মজনু লাইলিকে খুব ভালোবাসত সর্ব অবস্থায় জঙ্গলের মধ্যে হ্যাঁ লাইলিকে দেখলে লাইলির বাড়ির আশেপাশে শুধু হ্যাঁ এই মজনু পাগলের মতো লাইলি লাইলি লাইলি লাইলি করে পাগলা হয়ে যেত এক পর্যায়ে মজনুর বা একদম মজনুকে ঘর থেকে বের করে দিয়েছে যা তুই যখন লাইলিকে ভালোবাসিস লাইলি ছাড়া কিছুই বুঝিস না যা চলে যা এই মজনু পাগলা লাইলির বাড়ির ওই ও প্রান্তে ঝোপের জঙ্গলের ভিতরে বসে লাইলি লাইলি লাইলি করা শুরু করে দিয়েছে ওইদিকে তো লাইলি ওকে ভালোবাসে তখন লাইলি দেখতেছে হায় রে হায় আমার মোহব্বতের মানুষ ভালোবাসার মানুষ মজনু আমাকে ভালোবাসে সে তো ওখানে লাইলি লাইলি করে মারা যাইতেছে সে তো মরে যাবে এই জন্য কি করছে এক গ্লাস করে দুধ তার বাধির মাধ্যমে পাঠায় যে যাও আমার মজনুটারে খাওয়াও খাই দেয় কমসে কম শক্তিটা হবে ভালো হবে এখন এই লাইলির বাড়ির আরেক চোর ছিল পাশে আরেকটা শয়তান ছিল এ কোচে হায় রে বাপ খাঁটি প্রোটিন যুক্ত খাঁটি ফ্রেশ এক গ্লাস দুধ এটাই মজনুক দিয়ে আসতেছে এই দুধটা কেমন করে খাওয়া যায় একদম ওই বাঘের চোখকে ফাঁকি দিয়ে আগে দৌড় মারছে যাইয়া ওই যে মজনু জঙ্গলের ভিতরে লাইলি লাইলি করতেছে এ জঙ্গলের সামনে এসে বলে লাইলি লাইলি লাইলি এখন এই বাধি তো চিনে না কোনটা মজনু আর কোনটা কে এখন তখন দেখছে যে এখানে লাইলি লাইলি করে চিৎকার করতেছে বলছে তুমি মজনু বলে হ্যাঁ আমি মজনু বলে তোমার লাইলি দুধ দিছে খাও এবার ঢক ঢক ঢক ঢক করে দুধ খাই দিছে তারপরের দিন আবার আবার দুধ পাঠাইছে ওই দেখতেছে যে কোন টাইমে দুধটা পাঠায় হ্যাঁ দুধটা পাঠাইতেছে ঠিক এগারোটা কি বারোটার দিকে ওই ওই সুযোগে থাকে ওই চান্সে থাকে ওই বাঁধি যাচ্ছে আর ওই দৌড়ে যাইয়া ওখানে যাইয়া লাইলি লাইলি করা শুরু করে এ প্রত্যেক দিন দুধ খায় লাইলি এখন তার বাঁধিকে বলছে কি ব্যাপার আমার মজনুদারে যে তুমি দুধ দাও আমার মজনু কি ব্যাপার কি করে ওখানে দুধটা পাওয়ার পরে বলে আমি তো কোনো রিসপোর্স দেখি না তার ভিতর আপনাকে যে মোহব্বত করে আপনাকে যে ভালোবাসে আমি তো কিছুই দেখি না বলে কেন ওই দুধ পাওয়ার সঙ্গে সঙ্গে সে খুশি হইয়া ডক করে খাই বেলায় তাই নাকি হ্যাঁ ঠিক আছে কালকে যাবা তারপরের দিনে খালি গ্লাস দিয়েছে আর একটা চামচ দিয়ে মানে চাকু দিয়েছে আর ওইরকম করে উপরে পিরিশ ঢাকাই দিছে এখন ওই যে নকল মজনু ও জঙ্গলের মাছ সামনে এসে বসে আছে এবার ওই বাঁধিয়ে আসছে বলে মজনু সাহ বলে কি দুধ বলে হ্যাঁ এই যে দুধ ধরা দেখতেছে এই পিরিজ উঠাইয়া দেখতেছে একটা চাচু আর ভিতরে ফাঁকা বলে কি বা দুধ কই বলে আপনার মজনু খুব অসুস্থ আপনার মজনু আপনার লাইলি খুব অসুস্থ সে অসুস্থতার কারণে বিছানায় কাতরাচ্ছে তার এখন <coughs> শরীরে রক্ত লাগবে তো সে এক এক গ্লাস রক্ত চাইছে কি চাইছে এক গ্লাস রক্ত চাইছে এই মজনু কয়েছে যে দেখো আমি হচ্ছি দুধ খাওয়া মজুনু আমি রক্ত দেওয়া মজুনু না রক্ত দেওয়া মজুনু এই যে জঙ্গলের ওখানে আমি এতদিন মজুনু সাজছি আমি কিন্তু দুধ খাওয়া মজুনু রক্ত দেওয়া মজুনু না ওই যে জঙ্গলের ওখানে যেই মজুনু লাইলিকে ভালোবাসে ওখানে পড়ে আছে ঠিক আজকে বর্তমান সময়ে আমরা বলি আমি আশেকে রসুল আমি রসুলকে ভালোবাসি রসুলকে মহব্বত করি মুসলমান যখন ভোলার ভিতরে এই দেশের গুটি কয়েকজন হিন্দুর সন্তান আমার নবীকে নিয়ে গাড়ি গোলাস করলো স্টেজ দিল তখন তোমরা আশিক রসুল কোথায় ছিলা আমরা ওলামায়া কেরাম আমরা ওলামায়া কেরাম এর তীব্র প্রতিবাদ করতেছি এর তীব্র প্রতিবাদ করতে গিয়ে ওলামায়া কেরামের এই মাদ্রাসার হুজুর ছাত্ররা ছয়জন জীবন দিয়ে দিয়েছে আশেকে রসুল শুধু মুখ দিয়ে বললে হয় না আশেকে রসুল অন্তর দিতে হয় জীবনও দিতে হয় এটাই হলো আশেকে রসুল যারা বলেন ঠিক না রে সুতরাং যারা নবীকে ভালোবাসে উপরে উপরে পরে আমি আশেকে রসুল আশেকে রসুল তুই আশেকে রসুল না তুই আশেকে জিলাপি তুই আশেকে রসুল না তুই হলি আশেকে সিন্নি তুই হলি আশেকে ক্ষীর নবীর নামে কেম করো নবীর নামে মিলাপ করো যখন তুমি মসজিদের মধ্যে মিলাপ করে তুমি ক্ষীর ছিন্নি পাও না ক্ষীর পাও না যখন তুমি জিলাপি পাও না মসজিদের মধ্যে তুমি মারামারি লাগাই দাও বিশাল লাগাই দাও তোর ঠিক না বেঠিক আর নবীকে যে ওদিকে গালি গুলাস দিচ্ছে নবীকে নিয়ে যে তুচ্ছতা ছিল করতেছে সেই সময় তুমি আসে রসুল বের হও না রাস্তায় তোমার দেখা যায় না তখন তুমি বলো কে কি বললো আর না কি বললো এটা আমার দেখার দরকার নাই আসলে তুমি আসে কে রসুল নও তুমি হইলে আসে কে জিলাপি জোরে বুঝাইতে পারছি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনাদেরকে সুতরাং আমার নবী বলেছেন লাইমিনু আহাদুকম হাত্তা إليه من এবং মুসলিম এই দুইটা গ্রহণযোগ্য হাদিসের কিতাব এই দুইটা কিতাবের ভিতরেই এই হাদিসটা আসছে লাইউ মেনু আহাদুকুম ভালো করে শোনেন ওয়াজ বহুত শুনছেন আজকের ওয়াজ শোনার পরে ওয়াশ হয়ে যান কারণ এই কান দিয়ে শুনবেন এই কান দিয়ে বের হয়ে যাবে এই ওয়াজের কোনো দাম নাই ভণ্ডামি ছাড়ি দেন সমস্ত ওই যে ভণ্ড আশেকে রসুল বাদ দেন আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে নিজেকে আশেকে রসুল ভাবে নবীর আশেখ ভাবে প্রেমিক ভাবে কিন্তু নবীকে যখন গালি গুলাস দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন সংসদে আইন পাস করে তখন এই আশেকে রসুলদেরকে আর রাজপথে দেখা যায় না আসে না নাই আছে না নাই সুতরাং পরিষ্কার ভাষায় শুনে রাখেন মুক্তা মুত্তাফাকুন আলাই বোখারি মুসলিমের এই হাদিসটাকে সামনে রাখেন আমার নবী বলেছেন লাইমিনু আহাদুকুম তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা হাত্তা যতক্ষণ পর্যন্ত হ্যাঁ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ তথা গোটা পৃথিবীর সমস্ত মানুষের মহব্বত ভালোবাসার থেকে নবীকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ আশেকে রসুল হতে পারবে না মমিন হতে পারবে না আজকে আপনি আমি এই হাদিসটাকে সামনে রাখি আর আপনার আমার জীবনটাকে একটু সামনের দিকে একটু চালাই যে দেখি আমি রসুলকে কতটুকু ভালোবাসতেছি আর আমার সন্তানকে কতটুকু ভালোবাসি আমি আমার নবীকে কতটুকু ভালোবাসতেছি আর আমি আমার ধন সম্পদকে কতটুকু ভালোবাসতেছি আমি আমার রসুলকে কতটুকু ভালোবাসতেছি আর আমি আমার এলাকাবাসী নেতা নেত্রী আমার যে উপদস্থ লোক আছে তাদেরকে কতটুকু ভালোবাসতেছি আপনি যোগ বিয়োগ মাইনাস প্লাস করে দেখেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি পূর্ণাঙ্গ মমিন হয়েছেন কি হয়েন নাই বুঝা গেছে আমার কথা এই জন্য আল্লাহ রসুল বলছেন হাত্তা সমস্ত মানুষ থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে নবীকে কাকে নবীকে এই জন্য নবী আমার যখনই আমার নবীর বিরুদ্ধে কোনো কথা আসে নবীর বিরুদ্ধে যখনই যে প্রকার যে কোনো মানুষ যখন তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে আমি নবীর আশেক হিসাবে নবীর ভালোবাসা হিসাবে নবীর পূর্ণাঙ্গ নবীর পূর্ণাঙ্গ মমিন হিসাবে আমাকে তার বিরুদ্ধে কমচে কম প্রতিবাদটা জানাইতে হবে যারা বলেন ঠিক নেবে ঠিক যারা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আসেন আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার রাজ্যে বলেন নবী পৃথিবীর তাম মানুষদেরকে আপনি জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও মোহব্বত করতে চাও সত্যি যদি তোমরা আল্লাহর কাছে যাইতে চাও হাত্তা বিউনি আমি রসুল তোমরা আমার এত আট করো আমার কথা মতো চলো আমার কথা মতো জীবন সিটিং ফিটিং করো ফিরলাকুম দুনু বাকুম আর যদি তোমরা আমি নবী আমার পোঁত আর মত অনুযায়ী যদি তোমরা চলো তোমাদের জীবন যদি পরিচালনা করো ফিরলাকুম জুনু বাকুম আল্লাহ গফুর রাহি করেন আল্লাহ তোমাদের বিগত জীবনের সব গুণাগুলা মাফ করে দিবে চিৎকার মেরে বলেন সুবাহার আল্লাহ আশেখ রসুল তো তারাই ছিল যারা নাকি নবীর জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে ঠিক না বেঠিক জোরে বলেন ও মুসলমান বাবাজিরা আমার আশেকি রসুলের দৃষ্টান্ত দেখেন আমার নবী ওহুদের ময়দানে চলে গেছেন ওহুদের ময়দানে যাওয়ার পরে কাফের নাস্তিক বেইমানদের সঙ্গে যুদ্ধ করতেছেন তুমুল হারে যুদ্ধ চলতেছে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে লক্ষ্য করে একজন কাফের এত জোরে পাথর নিক্ষেপ করেছে আমার নবীর মাথার ভিতরে হেলমেট ছিল তিনি সেনাবাহিনী ছিলেন ও মুসলমান বাবাজিরা আমার আমার নবীর ওই মাথার হেলমেটটা ভেঙ্গে যাইয়া ওই কোড়াটা মাথার ভিতরে ভেতরে ঢুকে যায় শুধু তাই নয় আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে লক্ষ্য করে আরেকজন কাফের আমার নবীর মুখের ভিতরে এত জোরে একটা পাথর মেরেছে সঙ্গে সঙ্গে আমার নবীর মুখ থেকে দাঁত গুলো পড়ে গেছে আমার নবীর জবান দিয়ে রক্ত গুলো বের হয় মাথার ভিতরে লোহার পোড়া ঢুকে গেছে মাথা দিয়ে রক্ত গুলো ঝরঝর ঝরঝর করে বের হয় আমার নবী না পাইয়া ও মুসলমান বাবাজিরা আমার মাথা মাথার ব্যথা সহ্য না করতে পেরে আমার নবী মুখের ব্যথা সহ্য করতে না পেরে আমার নবী চরকি খাইতেছেন মাথা ঘুরতেছেন কলা কৌশল তারা অবলম্বন করলো এই মুহূর্তে যদি আমরা একটা খবর যদি রটাইয়া দেই মিথ্যা খবর একটা প্রচার প্রসার করে দিয়ে দেয় যে মুহাম্মদ মরে গেছে মুসলমানদের সেনাবাহিনী মারা গেছে মুসলমানদের এমনিতেই শক্তি কমে যাবে ঠিক না ঠিক এই জন্য মুনাফেকের সত্তর আব্দুল্লাহ সে মাইক দিয়ে করে দিয়ে দিচ্ছে মক্কার মানুষেরা মদিনার মানুষেরা ময়দানের যুদ্ধের সেনাবাহিনীরা শুনে রাখো শুনে রাখো মুহাম্মদ আর নাই মুহাম্মদ শাহাদত বরণ করেছে মুহাম্মদ এন্তেকাল করেছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান বাবাজিরা আমার ওই যে নবীর প্রেমের প্রেমক্ত হইয়া সাহাব আজমাইনগণ যারা নবীর জন্য আশেকের রসুল ছিল নবীকে যারা ভালোবাসত তারা মনে মনে চিন্তা করে তার জন্য যুদ্ধ করব কিসের জন্য যুদ্ধ করব যে নবীকে আমরা কমান্ডার অফসেট করেছিলাম যে নবীর দেখানো পাঠানো কথা অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করতেছিলাম ওই নবী আর নাই সুতরাং যুদ্ধ কার জন্য করব কেন করব শরীরটা নিস্তেজ হয়ে গেল ও মুসলমান বাবাজি বাতিজিরা আমার এমনিতেই মুসলমানদের হাত থেকে তরবারিগুলা ঢালগুলো তীরগুলো পড়ে যাওয়া শুরু করলো আর কাফের নাস্তিক বেইমানারা আপনার আমার পয়গম্বরের সাহাবিদেরকে কচু কাটা করা শুরু করে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান জিরা আমার এই খবরটা প্রচার প্রচার হচ্ছে বিদ্যুৎ গতিতে এই খবরটা ওই মদিনার ভিতরে চলে যায় মদিনা আর ওহুদ পাহাড় একই সাথে এখানে যদি মদিনা আর ওই যে পুরাতন মসজিদ আমাদের ওখানে ওহুদ পাহাড় আল্লাহ রসুল বলেছেন ওহুদ পাহাড়কে তোমরা ভালোবাসো আমি ওহুদ পাহাড়কে ভালোবাসি ওহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে আর ওহুদ পাহাড়কেও আমিও ভালোবাসি জোরে বলেন সুবাহ আল্লাহ ওহুদ পাহাড় এমন একটি পাহাড় যে পাহাড়কে নবী ভালোবাসে নবী বলেন আমিও এই অহুব পাহাড়কে ভালোবাসি এই জন্য পাহাড় পর্যন্ত নবীর জন্য নিবেদিত প্রাণ ছিল আর আজকে আপনি আমি কোথায় গেলাম রে ভাই আশেখ রসুল কাকে বলে দেখেন ভালো করে দেখেন মদিনার ভিতরে কেবা কাহারা খবর দিয়ে দিল এ মদিনার যুবকেরা মদিনার যুবতীরা নবী নাই নবী মারা গেছে মুসলমান বাবাজিরা আমার মুসলমান বাবাজিরা আমার কিতাবের ভিতরে লিখছে তাফসিরে কাবিরের ভিতরে দেখেন আমির হামজা তিনি যুদ্ধের মধ্যে যাবেন আমার নবী ডাক দিয়ে বলেন না চাচা না তোমার যুদ্ধে যাওয়া লাগবে না তোমার আজকে বিবাহ তুমি বিবাহ সাদী সম্পাদন করো তারপরে তুমি যুদ্ধের ভিতরে যাইও কিতাবের ভিতরে লিখছে আমির হামজা নতুন বিবাহ করার পরে মুসলমান বাবাজিরা আমার স্বামী স্বামী স্ত্রী মিলামেশা করার পরে গোসল করার জন্য টিবল পার চলে গেছে পুকুরে চলে গেছে মদিনার বুক দিয়ে কে বা কাহারা ডাক দিয়ে বলে মদিনার যুবকরা রে ও মদিনার যুবতীরা রে কেমন করে তোমরা মদিনার ঘর ঘরের ভিতরে ঘুমাও বিশ্বনবী তো আর জেগে নাই বিশ্বনবী তো মারা গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত ছেলে মেয়েরা পাগল হইয়া যায় মুসলমান বাবাজিরা আমার কিতাবের ভিতরে লিখছে শুধু তাই নয় দুগ্ধপোষ্য বাচ্চারা যে সমস্ত বাচ্চারা মায়ের কোলের ভিতরে থাকিয়া স্তনের সঙ্গে বোটার সঙ্গে মুখ লাগাইয়া দুধ খায় যখন পর্যন্ত আমার নবী মারা গেছে এই খবর পৌঁছে গেছে ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা পর্যন্ত মায়ের বুকের স্তনের ভিতরে আর মুখ লাগায় না আজকে নবীর সারিরা নবীকে কেমন ভালোবাসতে মুসলমান বাবাজিরা আমার লক্ষ্য করুন ভালো করে শোনেন এবার আমির হামজা রাজি আল্লাহ তালা তিনি গোসলখানার ভিতরে গেছেন পানির কাছে গেছেন গোসল করবেন এমত অবস্থায় কে যেন কাহাকে কে কে বা কাহারা বলে যে মদিনার যুবক যুবতীরা তোমরা কে কোথায় আসো জলদি করে আসো বহুত পাহাড়ের মধ্যে চলে যাও আমার নবী অন্তেকাল করেছে মুসলমান বাবাজিরা আমার এবার আমির হামজা তিনি নিজেকে স্থির করে রাখতে পারলেন না দৌড়াই গেলেন তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে ও আমার প্রাণ প্রিয় স্ত্রী গো তোর বাড়িটা দাও স্ত্রী ডাক দিয়ে বলে কি করবা তুমি তোর বাড়ি তুমি তো না ফাঁক তুমি তো এখন পর্যন্ত ফরজ গোসল করো নাই বলে স্ত্রী গো কার জন্য গোসল করবো কি জন্য গোসল করবা ও আমার প্রাণ প্রিয় স্ত্রী গো কেন আমি গোসল করবা ওহুদের ময়দানে আমার নবী জিন্দা নাই আমার নবীকে কচুকাটা করছে কাফেরা আমি কার জন্য গোসল করব কিসের জন্য গোসল করব জলদি করে আমার বিদায় দাও দেখাবে তোমার সঙ্গে হাসরের ময়দানে মুসলমান বাবাজিরা আমার নতুন বউ রাখিয়া শুধুমাত্র কেবল মাত্র একটা রাত বাসর করেছেন মুসলমান বাবাজিরা আমার ভালো করে লক্ষ্য করে দেখেন সাইয়েদুস সুহাদা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তারা উহুদের ময়দানের ভিতরে যাইয়া কাফের নাস্তিক বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করেন ও মুসলমান বাবাজিরা আমার উহুদের যুদ্ধের ভিতরে মুসলমানদের সত্তর জন সাহাবায়েন এন্তেকাল করেন শাহাদত বরণ করেন যুদ্ধ যখন শেষ হয়ে যায় আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরা যারা যারা মারা গেছে যারা যারা আল্লাহর রাস্তায় মারা গেছে যুদ্ধ করার জন্য মারা গেছে এরা নিজের জন্য মরে নাই আল্লাহর জন্য মরেছে নবীর জন্য মরেছে এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা নিজের জীবনগুলোকে বিলিয়ে দিয়েছে সুতরাং যারা যারা মারা গেছে এদের লাশগুলো নিয়ে আসো আর বিনা হিসাবে তোমরা তাদেরকে কবর দিয়া দাও কোনো গোসল দেওয়া লাগবে না বলেন সুবাহ আল্লাহ মুসলমান বাবাজিরা আমার আল্লাহর পয়গম্বরের সামনে লাশগুলো নিয়ে আসা হচ্ছে নবীজি আমার দোয়া করতেছেন জানা জানা মাছ পড়াইতেছেন তার মানে দোয়া করতেছেন সাহাবিরা নিয়ে নিয়ে যাইয়া যাইয়া কবরের মধ্যে রাখতেছেন এমন তো সময় দেখা যায় একজন যুবতী মহিলা চিৎকার মেরে ডাক দিয়ে বলে ও সাইয়েদুল কৌনাইন খাতামুন নবীন রহমাতাল লিল আলামিন সমস্ত মানুষদেরকে আপনি বিনা গোসলে কবর দেন কিন্তু আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দিয়ে দিলেন না আমার নবী ডাক দিয়ে বলে কে তুমি কি তোমার পরিচয় কোথায় ঘোড়ার কোথায় পারি যুবতী মহিলা ডাক দিয়ে বলে আমি হলাম আপনার প্রিয় সাহাবি হজরত হামজার দিয়াল্লাহ তালার স্ত্রী বলে কি হয়েছে আমার তোমার আমার চাচার কি খবর বলে ও নবী নবী গো আপনি নাকি মারা গেছেন আপনাকে নাকি কাফের নাস্তিক বেইমানেরা শহীদ করে দিয়েছে কে বা কাহারা এই খবরটা গোটা মদিনার ভিতরে সয়লাভ করে দিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী পাগল হয়ে যায় পাগল না হলে কি জীবন দিতে পারে মিয়া নবীর জন্য পাগল না হলে কি জীবন দিতে পারে আজকে আমরা নবীকে ভালোবাসি না ভালোবাসার মতো আজকে আমি ওই যে বললাম আমরা হচ্ছে আশেকে জিলাপি আশেকে কি আশেকে সিন্নি আশেকে ক্ষীর আশেকে রসুল হবে আমার রসুলের বিরুদ্ধে আমার বাপ যদি বিরুদ্ধে কথা বলে আমি রসুলের আশেক হয়ে আমার বাবার সঙ্গে যুদ্ধ জাহাজ করব এটাই মুসলমানদের পরিচয় জনগণ ঠিক না বেটে ইসলাম এমন একটি ধর্ম ডিভাইডেড করে দেয় বাপ সন্তানের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সমাজের ভিতরে এরকম আত্মীয় স্বজনের ভিতরে ডিভাইডেড করে দেয় এটার নাম হলো ইসলাম ছাতা নিয়ে থাকবেন যেদিকে পানি সেদিকে ছাতা এরকম করে চলবে না ইসলাম এটাকে বলে নাই তুমি ইসলামের ভিতরে যদি ঢুকাও পূর্ণাঙ্গ ভাবে ঢুকে যাও আল্লাহ তালা নিজে বলেছেন যে তুমি যদি ইসলাম যদি গ্রহণ করে থাকো পূর্ণাঙ্গ ভাবে ঢুকে যাও একটু ঢুকলে একটু বের হয়ে আসলে ঢুকতেছ বের হচ্ছে এই ইসলামের কোনো দাম জোরে বলেন আছে ফতোয়া তো আপনারাই দিলেন আজকের পরে আপনারা মাইনাস প্লাস করে দেখবেন আমার নবীর এই হাদিসটাকে সামনে রাখবেন যে আমি আমার নবীকে কতটুকু ভালোবাসতেছি আমার প্রাণ প্রিয় সন্তানটাকে কতটুকু ভালোবাসতেছি আমি আমার নবীকে কতটুকু ভালোবাসতেছি আর আমি আমার ধন সম্পদ গুলোকে কতটুকু ভালোবাসতেছি আমি আমার নবীকে কতটুকু ভালোবাসতেছি আর আমি আমার আত্মীয় স্বজন পাড়া পড়ছি আত্মীয় স্বজন পাড়া পড়ছি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বন্ধু আহবাব এদেরকে কতটুকু ভালোবাসতেছি মাইনাস প্লাস করে সামনের দিক আল্লাহ তারা আমাদেরকে চলার তো অভিজ্ঞান করে সকলে আমিন আরো যারা বলেন আমিন নবী ডাক দিয়ে বলেন কে তুমি আমি হলাম আপনার চাচার স্ত্রী নতুন স্ত্রী গতকালকে আমার সঙ্গে মিলামিশা করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গোসলখানার ভিতরে গেছে কে বা কাহারা বলে গিয়েছে আপনি মারা গেছেন শহীদ হয়ে গেছেন এই কথা শোনার পরে আমার স্বামী পাগল হইয়া গেছে নবী গো আমার স্বামীরে আপনি গোসল দেন তারপরে আপনি আমার স্বামীরে জানাজান নামাজ পড়াইয়া তারপরে দাফন করেন আমার নবী ডাক দিয়ে বলে এই সাহাবিরা ওমর কোথায় আলী কোথায় ওসমান কোথায় আবক্কর কোথায় খুঁজো খুঁজো হুদের প্রান্তের ভিতরে দেখো আমার চাচার লাশ কোথায় কেন আমার চাচার লাশটাকে তোমরা গোসল করে দাও তারপরে দাফন হবে মুসলমান বাবাজিরা আমার পর আমার নবীর সাহাবিরা গোটা উহুদের পাহাড় তন্ন তন্ন তন্ন তন্ন করে খুঁজতেছে সাইয়েদুস সুহাদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তন্ন তন্ন করে খোঁজার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোটা উহুদের প্রান্ত আমরা এই দিক থেকে ওই দিক পর্যন্ত শেষ করে দিয়েছি সাইয়েদুস সুহাদা আমরা হযরত রে হামজারে খুঁজে পাই না নবী আমার প্রেশান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কোথায় গেল আমার আমার চাচার লাশ কোথায় গেল খুঁজরে খুঁজো কোথায় গেল মুসলমান বাবাজিরা আমার একজন কাফের নাস্তিক একজন মহিলা ছিল তার নাম ছিল হিন্দা কি নাম ছিল বলেন হিন্দা হিন্দা এই হিন্দা মহিলা হজরত আমির হামজার আল্লাহ তালারে মহুদের ময়দানে ধরে ও তাকে যখন হত্যা করে ফেলা হয়েছে এই হিন্দা আমির হামজার বুকের মধ্যে চড়েছে নাকটা কেটে দিয়েছে চোখগুলা উঠাইয়া দিয়েছে বুকের ভিতরে বের করিয়া এই হিন্দা সাবাইয়া সাবাইয়া খাইছে ও মুসলমান বাবাজিরা আমার এই জন্য আমির হামজা রাদি আল্লাহ তালার লাশটা টুকরা টুকরা হয়ে গেছে খুঁজে পায় না ক্ষত বিক্ষেত হয়ে গেছে ও মুসলমান বাবাজিরা আমার সাহাবারা প্রেশান হয়ে গেছে এমন অবস্থায় আমার আল্লাহ তালা জিব্রাল প্রেরণ করলেন রহুদের ময়দানে যারে জিব্রাইল যায় আমার হাবিবরে গিয়া বল আমি রে হামজারে খোঁজা লাগবে না আমার আল্লাহ আমি আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে আমি রে হামজারে আসমানের উপর উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিয়েছি চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান বাবাজিরা আমার এরাই ছিল নবীর আশেকে রসুল পরকিত আশেকে রসুল তারাই ছিল এ আমার কান কারা করে শোনো রে মা আজকে আপনি আশেকে রসুল না আজকে আপনি আমি হয়েছে আশেকে টিপি আশেকে ডিশ মেয়েরা আজকে সারা সারা দিন সারা রাত খালি ডিশ এন্টিনার নিয়ে পড়ে আছে খালি ডিশ আজকে কত মানুষ করে হুজুর আমার ছোয়ালের জন্য দোয়া করেন কি করেন কেন দোয়া করেন আমার ছোয়াল কথা শুনে না আচ্ছা মা যদি হয় ডিশ মার্কা ডিশ মার্কা বোঝা যায় ডিশের লাইন সারাদিন দেখে মা যদি হয় ডিশ মার্কা আর বাপ যদি হয় ইয়াবা মার্কা এই সন্তান কোশ্চেন কেন ভালো হবে না সন্তানকে ভালো করতে গেলে আগে তুমি তোমার বাড়ি থেকে নগ্নতা বেহাপনা সমস্ত অশ্লীল পাপাচার গুলো বের করে দাও তারপরে তোমার সমাজ ভালো হবে পরিবার ভালো হবে সমাজ ভালো হবে নচেত তুমি আম গাছ লাগাইয়া কাঁঠাল ঘাস কাঁঠাল খাওয়ার চিন্তা ভাবনা করিও না কি ঠিক বুঝাইতে পারছি না ঠিক আজকে আমাদের সমাজটা শেষ প্রতিটা বাড়ি বাড়ি বাড়ি বাড়ি এক সময় আমি দেখতাম আমার মায়ের কথা বলি ভাই আপনাদের কথা বললে আপনারা রাগ করবেন এক সময় দেখতাম যখন ছোট ছিলাম আমার মা কোরআন বাদ করতো ও মা খানা দাও না ভাত দাও ভোগ লাগছে ওই বাবা আরেকটা পৃষ্ঠা পড়ি বলতো না আরেকটা পৃষ্ঠা পড়ি ও মা পৃষ্ঠা তো উল্টাইলাম ভাত দাও না খিদা লাগছে তো ওই বাবা এই রুকুটা পর্যন্ত পড়ি আর এখন ওই মাকে আর কোরআন শরীফ পড়তে দেখা যায় না ওই মা এখন সারাদিন সারা রাত কাল টেলিভিশন বলে আপনাদের বউলা মনে দেখে না আপনারা কি ভাই আপনাদের বউ আমার ভাবি টাবিলা দেখে না চুপ করে আসেন আহ জলসা জি বাংলা ধ্বংস করলো আমার দেশটা ঠিক না ঠিক স্টার জলসা হায়ার জি বাংলা আরে স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা ঠিক কয় না কেন ঠিক করবেন কারণ আপনারাও তো দেখেন বলে হুজুর আমরা ঠিক কমু কেন আমরাও তো দেখি কি ঠিক না স্টার জলসাহার জি বাংলা আরে নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা বুঝে না তো সে বুঝে না ভালো মন্দ কিছু খোঁজে না ইস্টার জলসা আর জিহি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ঠিক না বেডিং জোরে বলেন কাজ কাজ করে শুনে রে মা নবীর আশেক কেমন ছিল ও মা একজন মহিলা ছিল ওই জামানার তার নাম ছিল সোমাইয়া বিনতে জান্দাব কি নাম বললাম সোমাইয়া বিনতে জান্দাব তার মানে সোমাইয়া তার বাবার নাম ছিল জান্দাব ও মা ভালো করে শোনো রে মা এই সোমাইয়া বিনতে জান্দাব কি কাজ করত ওই যে কাফের নাস্তিক বেমারা ছিল আবু জেহেল উতবা শৈবা ছিল এদের ইবাদত গা ছিল এদের মন্দির ছিল ওই মন্দিরের ভিতরে সোমাইয়া তিনি মূর্তিগুলোর ভিতরে যে মাছি পড়তো মাগরাসার জাল পড়তো ময়লা পড়তো এগুলো সব সাফ করতো শুধু তাই নয় ওই পূজার মণ্ডপগুলোকে পরিষ্কার পরিচর্যার কাজের মধ্যে লিপ্ত ছিলেন পর্যায়ে আমার নবী যখন কালিমার দাওয়াত দোয়া শুরু করে দিয়ে দিলেন হে মানুষেরা শুনে রাখো তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহকে মানো সমস্ত পৃথিবীর যতগুলো যতগুলো ধর্ম আছে সবগুলোকে বাদ দিয়ে দাও এক আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এলাহা নাই এক আল্লাহর ইবাদত বন্দী করো আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ফি চিন্তা করে দেখো তোমার এই মুখের স্মৃতিটা আমি আল্লাহ তালা আমার কুদরতি হাত দিয়া তৈরি করেছি চিৎকার মেরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা যে আপনার আমার এই কুদরত দিয়ে মুখটা চেহারাটা তৈরি করেছেন প্রমাণ দিব আল্লাহ যে একজন আছে প্রমাণ দিব প্রমাণ দিব আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেল এত আলো আলো দিয়েছেন কে জোরে বলেন আল্লাহর নাম আলো দিয়েছেন কে পশু পাখি পায় না কথা মানুষ কেন পায় পশু পাখি পায় না কথা মানুষ কেন পায় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় কথা বলান কে জোরে বলেন কথা বলান কে জোরে কইতে নাকি লজ্জা লাগে বিয়া শরম লাগতেছে আল্লাহর নাম বলবেন না কইছি না মরার আগে প্রায় সবাই মুক্ত হয়ে থাকবে আল্লাহ বিল্লাহ কিছুই কইতে পারবো না কতগুলো আছে ভাব নিয়ে আসছে কি ভাব নিয়ে বসছে আরে আমাদেরকে তৈরি করেছে কে জীবনের মালিক কে হায়াতের মালিক কে আপনার আমার মালিক কে আপনার আমার স্ত্রীর মালিক কে হ্যাঁ বেটা তোর স্ত্রীর মালিক আল্লাহ মুসলমান বাবাজিরা আমার কবি ডাক দিয়ে বলেছেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় কথা বলানকে আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবী রঙ্গে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো দেখ দেখ মিলে কারো সাথে মিলে আর মিলে না কণ্ঠ বৃদ্ধাঙ্গুলার টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক সকলে বলেন মার হাবা প্রধান বক্তার আগমন বহলাবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এলাকার সন্তান আমি শুধু এই ভক্ত চক্কর করে দিনের চতুর্মুখী কিছু কথাবার্তা বললাম যাতে করে আপনারা আমরা যেন জমি বসি আজকে আমাদের প্রধান বক্তা এখানে চলে আসছেন সুরলা কণ্ঠে কোকিল কণ্ঠী ভাষায় খুব সুন্দর আলোচনা করবেন আমরা ধৈর্য সহকারে ইনশাল্লাহ আলোচনা শুনবো আখেরে মনোজাত করব। একটা কথা শুনে রাখেন এখানে কোনো কালেকশন করা হবে না কালেকশনের ভয়ে পালাবেন খবরদার এই কাজ করবেন না পিছনে আমাদের কবরস্থান এখানে আমরা এমন কোনো মানুষ নাই যাদের আত্মীয় স্বজন কবরে যায়নি ঠিক না